বর্ণিত হরিদের কিতাব বাইলাদের বইটি সম্পূর্ণ ফ্রি আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করেন আরেকটি প্যাকেজ আছে এখানে তিনশোর মতো পিডিএফ পাবেন মাত্র এক হাজার টাকা যারা ভিডিওটি থেকে সাথে সাথে কম দেবেন তাদেরকে কিছু কম দেওয়া হবে দেওয়া আছে